আমি তো খেয়াল করিনি ভাই ভাই যাই হোক বাদ দেন এই কিস্তির টাকাটা দেন আপনার তো খুঁজে পাচ্ছি নি কিস্তির টাকা আমি কন পাবো নিজেই খাতি পাচ্ছি নি কিস্তির টাকা আমি দিতে পারবো না তাই বললি হয় নেওয়ার সময় তো নিলেন পা ধরি হাত ধরি যে ভাই কিস্তি দেন সময় মতো কিস্তি দেবো ভাই আমার ঝামেলা হচ্ছে কোম্পানি থেকে সমস্যা করছে টাকা দিয়ে যেতেই হবে মোটর সাইকেল কেনার বেলায় দেখছি তো নতুন মোটর সাইকেল কিনিছো আর এগুলো কিস্তি দিচ্ছ না ভাই ওসব শুনতে পারবো না তুমি টাকাটা দাও তোর মনে হয় এখানে থাকার হচ্ছে তুই এইখানে আমাদের এখানে থাকিস আর আমাদেরই হুমকি হ্যাঁ তোর ব্যাপারে ব্যবস্থা নিচ্ছি আমি দাঁড়া আপনাদের এখানে আর আমার থাকতে ইচ্ছা করছে না লোন তুলিছেন টাকা দিচ্ছেন না শালা তুমি লোন নেওয়ার বেলায় লোন ঠিকই নিয়েছো আর এখন টাকা দেওয়ার সময় ঝাড়ি ওরে শালা দেখি আর দুই শালা আছে সে শালারা কি করে আমার বলে মেজাজ হট যাচ্ছে বলো হ্যাঁ? কাউন্স লিমিট পাঠাই দেখ থানা মারা দিতে পারবো না আমি একভাবে কি বললাম বলছিলাম দেখতে পারবো না থানা মানা দিতে পারবো না কাউন্স লিমিট পাঠাই দেখো একটা তো খবর বলতে হয় লোন তুই টাকা দিয়ে আমি মিটপাট করলাম আমি দেখতে পারবো না টাকা দেওয়া দরকার টাকা দিচ্ছি আমার কি দরকার বেশি বইকু না ভাই ভালোই আছেন ভাই তো দেন ভাই যে দেখছি বই সাথে করেই নিয়ে আইছেন ভাই না নিয়ে আসলি কার হবে তোমরা তো শুনবেন না এই তিন মন ধান বেচি নিয়ে আসলাম খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে দেন কিস্তির বইটা দেন আপনারা তিনটি কিস্তি সাইকেল ঠিক আছে তিনটি দিয়ে দিয়ে না পরে যদি লাগে তো একটু বেশি বেশি নিয়ে আবার আবার ওই আলিয়াবাদ যাবো ভাই কই মাইফেল ভাই সে যে কিস্তির টাকা তুলি নিয়ে আসলো এটা এটা এটা কি আপনার খালু বসে আছে ভাই হ্যাঁ আমি কিনে করতে ভাই ফেলবো না আর ভাই ভাই আসবো না তো কি করবো আপনি সে কিস্তি তুলি না সে তো আর টাকাটা দিলেন না হ্যাঁ? আমার কোম্পানি তো জবাব দিতে হয় ভাই দেবনি দেবনি ও তো খাবে না না না ভাই মনে ভাঙা দরকার সাতটা কিস্তি আপনি দেননি এখন কিস্তি দিয়া লাগবে ভাই ভাই আমি দেবনি কিস্তির টাকা দিলাম বহুত তালাক দিছি এখন খুব টেনশন আছে ভাই আমাদের কিস্তির টাকা নিলেন সেই টাকা দিয়ে বহুত তালাক দিয়ে এখন বলছেন যে কিস্তির টাকা দিয়ে বহুত তালাক দিছি তো ভাই তার দায়িত্ব আর আমরা নাই তো ভাই আপনার সাতটা কিস্তি বাকি তো দিচ্ছি হবে বই কই দেন বই দেন এই না তোমার আরে ভাই এ কোন ধরনের কাজ কারবার ভাই আপনি তো আমার চাকরি আগে চাকরি খেয়ে ভাবছেন ভাই দেখেন অবস্থাটা কি দেখেন অবস্থা হবে কেন হ্যাঁ এরা কি মানুষ নাকি আমার চাকরি থাকবে ভাই ভাই মুখ সামনে কথা বলবে আমার দেখে মনে হচ্ছে গুরু মনে হচ্ছে আমার দেখে তুই প্যানে কোম্পানি প্যানে হাগা কোম্পানি বলে বেঁচে যাচ্ছে এটা একদম ছায়াবেলা করে ফেলতাম তুই শুধু আমার দেখে দেখলি আর বউ দেখে দেখলি তার কাছে অর্ধেক নিবি আমার কাছে অর্ধেক নিবি ভবিষ্যৎ তালাক দিয়ে ফেলেছি আপনার কাছে আমি টাকা নিতে যাবো কেন ভাই আপনি টাকা নিছেন আপনি দেবেন করেছি কি আর তাছাড়া আমি সারের ডেকে নিয়ে আসছি তোর নামে তো পুরুষ নির্যাতন মামলা হবে খোকা কাজটা মনে হয় ঠিক করো কিন্তু বহুত লাগদের মজা কি বলো খুব বেশি বলো তুমি মুরব্বী মানুষ খুব বেশি বুঝছে মুরব্বী সিং কীভাবে কথা বলতে তাও জানে না মুরব্বী তো ব্যাগ ব্যাগ নিয়ে গেলে ভেতর বসা যাবে না বসবো না কিস্তির লোক আইবে কি করি এমনি টেনশনে আছি পাঁচ বারো দিন ধরে বসে আছি কি করা যায় মুইকে থেকে আর কদিন চলবে বলো কিন্তু বিল গেটস ভাই তো বসে রয়েছে ভাই নাম দিল কিটা নামটা বলতেও কষ্ট হয় যার ভয় করলাম সে আমার সামনে কি করা যায় বলো তিনি কতদিন ভাই কিস্তি দেননি না শরীরটাও অসুস্থ হ্যাঁ, ঠান্ডা গরম খাবেন ও ভাই কিস্তি দাও না এখন ঠান্ডা গরম খাও যাই হোক যাই হোক আগে কিস্তিটা পরে পরে দিচ্ছে ভাই এত করে যখন বলছেন হাতি দিয়ে আবার বলবেন না তো যে ভাই কিস্তি সামনের সপ্তাহে দেবো না না ভাই কি বলছেন আমি আপনার কোনো আরাম কি করেছি আমি তো কিস্তিটা নাই আপনার দিইনি খালি আরে ভাই আপনার তো ওইটার জন্যই আমার সাথে সম্পর্ক তাও ঠিক ভাই ভাই দুটো চা করেন এক মিনিট ভাই এখনই দিচ্ছি ভাই ভাই হ্যাঁ, টাল নেই বলেন আপনি হাই নেন ভাই তো ভাই কিস্তিটা দেন বেলা চলে কটা বাকি আছে দেখেন দিনে ভাই আপনি এক বছর লোন তুলে একটা লোনও শোধ করেন ভাই দেন টাকাটা দেন টাকাটা দেবো ভাই একটু কথা গেল ভাই কথা বলতে গেলে হবে না আমার অনেক বাড়ি ঘুরতেই হবে বেলা চলে গেছে আর হাজার টাকা দেন আপনার এক খাতায় একটা কিস্তিও জমা নেই ও বললি হবে না ভাই টাকাটা দেন আরে ভাই বিডিটা ওইদিকে সৈরি খান ভাই দেখি মোটের পর আসে তো সত্তর টাকা দোকানের বিলটা তো দিতে হবে আর এটা জমা করেন আর এই পাঁচ টাকা পরে দিয়ে দেন আপনি কি ইয়ার কি মারছেন নাকি কিস্তি হলো চার হাজার তিনশো টাকা চার হাজার কিস্তি আর সঞ্চয় তিনশো আপনি টাকা দিচ্ছেন মোটের মাথায় পঞ্চাশ টাকা কি মারছেন না আর ভাই আমি নিজেই চলতি বাসে তো আপনার যা আছে তাই দিছি ভাই না দিল হ্যাঁ। আমার কোম্পানি ওটা শুনবে না oh, আপনার টাকা দিয়ে কি হবে আপনার চা খাতে দিলাম কি মাংনা নাকি তো জবর ঠেটালো আপনি চা ডেকি খাইয়ে এখন কিস্তি না দি পঞ্চাশ টাকা হাতে ধৈরি দি বলছেন চা খাওয়ালাম তো চার হাজার টাকা কি এক চাই কাটবেন হ্যাঁ ভাই ডমুনি আমি তো বিপদে ছিলাম তো কাজ মাছ ঠিক মতো হয়নি এই জন্য ভাই ও কথা বলতে গেলে হবে না ভাই আমি হলাম পরে চাকরি করি ভাই আমার দিকটাও তো দেখতে হবে আপনার না না ভাই আপনার খাতায় একটা জমা আছে একটা জমা আছে দবনি ভাই আপনি এক বছর হয়ে গেছে টাকা নিয়ে আইছেন মিয়া না টাকা দিতে হবে ভাই ও বলতে গেলে হবে না সে মার্বেল ভাই টাকা চালাম মার্বেল ভাই আমার গরম দিচ্ছে বলছে আমার বউ তালাক দিছি কিস্তির টাকা তুলি এই আপনারা কিস্তির টাকা তুলি কুকর্ম করছেন সুকর্ম তো আর করছেন না মানুষ কিস্তির টাকা তোলে বিপদে পড়ি আর আপনারা সুখী টাকা তুলছেন এ করে দুঃখই ভোগছেন আমার টাকা ওই বুঝি দেন আমি চলে যাবো আরো বাড়িতে কি হবে আর আপনার হাতে পেশাল পড়ার আমার টাইম নেই আমি এমনি শ্বশুর বাড়িতে ওই পঞ্চাশ টাকা নিলে নেন আর না নিলে সরি যা লাখ টাকাটা দিয়ে যায় দেন পঞ্চাশ টাকা চার হাজার টাকা মোটের মাথায় যাচ্ছে পঞ্চাশ টাকা আবার বলছে যে ভাই সাত দামটা দিয়ে যাইয়েন আরে কোন এলাকার লোক এসব লোকজনের তো দেখছি কোনো বিবেক নেই হ্যাঁ আমার চাকরি তো থাকবেই না